ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ସାପ ଶୋଇଛି ଏ ସାପଟା କ'ଣ ସାପ ଆମେ ଜାଣିନୁ ଜାଣିପାରୁନି ଏ ସାପଟା ହଠାତ୍ କି ଆମ ପାଖରେ ବାହାରି ପଡ଼ିଲା ଦେଖନ୍ତୁ ଦୟାକରି দয়া করে ভিডিওটা যদি ভালো লাগে কোথায় মো চ্যানেলকে সবসক্রাইব করে দিন ভিডিওকে গোটে লাইক দিয়ে দিও